আমাদের চ্যানেলে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি মেথি পকোটা করছি এখানে আমি তিন বাটি ময়দা নিয়ে নিয়েছি নাহলে আটা ময়দা দুটো পাল করে করতে পারেন আমি নুন নিয়েছি নুনটা একটু দিয়ে দিচ্ছি যেমন পরিমাণ সেরকম নুন দেবেন আর আমি একটু তেল দিচ্ছি ময়দা বলে একটু ময়মটা দিচ্ছি আর ময়দা আটা দিলে তাহলে তেলটা না দিলেও হয় এবার একটু তেলটা ভালো করে মিক্স করে নিচ্ছি মিশিয়ে নিই এর মধ্যে অল্প একটু চিনি দিচ্ছি চিনিটা আপনারা দিতে পারেন না চাইলেও দিতে পারেন কোনো অসুবিধা নেই ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি মেথি শাকটা কেটে দেখুন কত সুন্দর কেটে আর ধুয়ে রেখে দিয়েছি ছোট ছোট করে ভালো করে চটকে নেবেন চটকে ধুয়ে নেবেন মেথি শাকে শুধু আমি পাতা আর ডগটা নিয়েছি দেখুন দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি এবার আমি মাখবো আগে চটকে নিতেও পারেন মেথি শাকটা আমি একটু জল দিয়ে দিই অল্প করে জল দিয়ে দিয়ে দেখুন আমার মাখা হয়ে গেছে কিছু টাইট হয়েছে বেশি পা নরমও হয়নি আর বেশি টাইটও হয়নি দেখুন আগে শাকটাকে আপনারা চটকে নেবেন একটু নুন দিয়ে ভালো করে চটকে নিয়ে তারপরে মাখবেন তাহলে শাকগুলো বেশ সুন্দর মাখার মতন হয়ে যাবে হয়ে গেছে মাখা আমি একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি তারপরে ভাজছি আমি লেচিটা কেটে নিচ্ছি আমি লেচি করে নিয়েছি এবার আমি লেচিটাকে একটু গোল করে একটু নরম হয়ে গেছে শাক তো ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি দেখুন হয়েছে এবারে আমি চাটুটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার আমি আগে সেকে নিচ্ছি তারপরে তেল দিয়ে ভেজে নেব বেশি জোরে দেবেন না মিডিয়াম আছে রেখে দেবেন নালে পাতাগুলোর ভিতরে সেদ্ধ হবে না এবার আমি তেল দিয়ে দিচ্ছি মেথির লুচিও খুব ভালো লাগে আমি যেমন মাখলাম ওরকমই মেখে আর লুচি করতে পারেন ছাকা তেলে ভেজে দিলেই হয়ে যাবে কি সুন্দর সেন দিয়ে দিয়েছে মেথি শাকে মেথি শাকে খুব সুন্দর সেন বেরিয়েছে তাহলে আমরা পাচ্ছি আপনারা তো পাচ্ছেন না ওপারে এরকম করে ঘরে খাবেন মাংস আলুর দম দেখুন কত সুন্দর ভাজা হয়েছে একটু করে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আমি একটু তেলটা জড়িয়ে নিচ্ছি তারপরে আমি তুলে নিচ্ছি আমি আর একটা ভেজে নেবো এখন বেশি পাতলা করবেন না একটু মোটা রাখবেন দেখুন আমি বেশি পাতলা করিনি যেমন পরোটা হয় সেরকমই আগের মতনই এদিক ওদিক করে সেকে নিয়ে তারপর তেল দেবো আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে না নতুন ভিডিও এবার আমি সাইজে ভালো করে তেল দিই ভেজে নেব আমি এরকম করে বাকি কটা ভেজে আপনাদের দেখাচ্ছি একটু টিপে টিপে এই সাইডগুলো চেপে চেপে আপনারা ভেজে নেবেন যাতে চারিদিকে দাগটা লাগে এবার আমি নামিয়ে দিচ্ছি তেলটা কত সুন্দর টেনে নিয়েছে দেখুন ওই মেথি পরোটাগুলো আমার হয়ে গেছে এরকম আপনারা ঘরে করে খাবেন আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন আমাকে কমেন্টে কেমন হয়েছে জানাবেন আর আমাদের পাশে থাকুন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান please subscribe like share comment করতে কিন্তু ভুলবেন না আর এইটা এই পরোটাটা মাংস আলুর দম এর সাথে খুব ভালো লাগে লুচিও ভালো লাগে লুচি করেও খেতে পারেন আপনারা আর ভালো থাকুন সুস্থ থাকুন আমি একটা দেখুন কত সুন্দর হয়েছে পুরো কী সুন্দর মচমচে হয়েছে সব সেদ্ধ হয়েছে শাকটা দেখুন আমি ভেঙে দেখাচ্ছি কত খাস্তা টাইপের হয়েছে আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে এটা শুধুও খাওয়া যাবে এত ভালো লাগবে কিছু বলা লাগবে খুব ভালো হয়েছে আপনারা এরকম নিশ্চয়ই করে খাবেন খেয়ে আমাকে কমেন্টে কিন্তু জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা